আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়া ইউল মুরসালিন قال الله تعالى إنما المؤمنون إخوة وقال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواددهم وتراحمهم وتواصلهم كمثل الجسد إلى آخر الحديث ইসলামী নেটওয়ার্ক বিডির নিয়মিত আয়োজনে কাছে দূরে প্রবাসী এবং সকলকে শুভেচ্ছা ও প্রীতি আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম বিশ্বের মুসলমানদের এখন ক্রান্তিকাল চলছে দুঃসময় চলছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আজকে সৌদি আরব দুবাই মিশর জর্দান এবং ইসরায়েলের আশেপাশের যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে তারা কেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না বা নিতে পারছেন না তো আজকে আমি আজকের এই প্রশ্নের দুটি কারণ আমি উল্লেখ করব একটা কারণ হলো যখন বিদেশের মাটিতে কোনো ইসলামী রাষ্ট্র যখন আক্রান্ত হয় তখন আমাদের মাঝে একটা কথা ছড়িয়ে দেয় এটা আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার সবাই বলে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার এই যে অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যাওয়ার যে বিষয় আজকে আমি এ বিষয়ে একটু কথা বলি আমাদের রহমতুল্লিল আলমিন পিয়ানবী সাল আলহি ওয়াসাল্লামের মুসলিম শরীফ এবং বুহারি শরীফের যে হাদিসটি রয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মাসালুল মিনিনা ফি তাওয়াদুদিহিম ওয়াতারহুমিহিম ওয়াতাওয়াসুলিহিম কামাসালিল জাসাদ মুমিনদের দৃষ্টান্ত হলো তাদের ভালোবাসা তাদের পরস্পর দয়া এবং তাদের পরস্পর যোগাযোগ একটি শরীরের নেই ইদাস্তাকা ওজবু মিনহু তাদা আলাহু সাইরুল জাসাদ যখন শরীরের কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু ওই অঙ্গের জন্য পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে এবং পুরো শরীর ব্যতীত হয়ে পড়ে নবীজি সাল্লাহ সাল্লাম আরও বলেন বিলহম্মা ওয়াসাহার পুরা শরীর ঝড় হয়ে যায় এবং পুরা শরীর নির্গুম হয়ে যায় সেই ঘুমাতে আর পারে না শরীরটা বেতাতুর হয়ে যায় এখান থেকে স্পষ্ট বোঝা গেল পৃথিবীর সকল মুসলিম হলো একটি শরীরের নেই এক একজন মুসলিম এক একটি দেশ এক একটি ইসলামিক কান্ট্রি হচ্ছে সেই শরীরের এক একটি অঙ্গের নেই যখন মানুষের শরীরে কোনো অঙ্গ যেমন আক্রান্ত হলে পুরো শরীর ব্যতীত হয়ে পড়ে অনুরূপভাবে বিশ্বের যে কোনো রাষ্ট্র যখন আক্রান্ত হবে তখন পৃথিবীর সকল মুসলমান আক্রান্ত এবং তারাও ব্যতীত হয়ে যাবে এটি হচ্ছে মুসলমানদের উদাহরণ সুতরাং পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যখন মুসলিম রাষ্ট্র বা কোনো মুসলিম আক্রান্ত হয় অন্যায়ভাবে তখন এটা তাদের অভ্যন্তরীণ এ কথা বলার আর কোনো সুযোগ নেই আর আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সরাসরি বলে দিয়েছেন ইন্নামাল মিনুনা এখওয়া সকল মুমিন হলো ভাই ভাই এখান থেকে মুসলমানদের ঐক্যের কথা এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয়ে যায় ভাবে বলেছেন ও আতি উল্লাহ রাসুলা তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো ওয়ালা তোমরা পরস্পর ঝগড়া করো না বিবাদ করো না ফাতাফসালু এতে তোমরা দুর্বল হয়ে পড়বে ওয়াদাজ হাবারে হুকুম তোমাদের শক্তি হ্রাস হবে ও আতাসিমু ওলা ওয়ালা রাকু যে তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো তোমরা পৃথক হয়েও না সুতরাং কোনো এফেক্টেড কান্ট্রি বা কোনো এফেক্টেড মুসলিমের ব্যাপারে এ কথা বলা যার অভ্যন্তরীণ বিষয় এখানে আমাদের নাক গোলানোর কোনো সুযোগ নেই এই ধরনের কথা সরাসরি কোরআন হাদিস বিরোধী ইসরায়েলের আশেপাশের রাষ্ট্রগুলো বা পৃথিবীর যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারা সরাসরি নেক্ষারজনক ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কেন তারা কথা বলতে পারছে না এবং কেন তারা পদক্ষেপ নিতে পারছে না এটার সরাসরি সবাই জানে যে আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কারো ক্ষমতার লোভ দেখিয়ে কাউকে ভয় দেখিয়ে যেভাবেই হোক প্রতিটি রাষ্ট্রগুলোকে তারা যে কোনোভাবে এক একজনকে এক একটা ভয় বা এক একটি দেশকে এক একটি কারণে অকারণে তাদেরকে হাত করে রেখেছে এখানে কথা বললে তারা যে কোনো সময় ওই দুর্বলতার জায়গায় হাত দেবে এটা সবাই জানে এজন্য আজকে সরাসরি কথা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না কিন্তু তারা বিতর্গত সাহায্য করতে পারে বিতর্গত সাহায্য করছে কিন্তু এখানে মূল বিষয় হলো যে ফিলিস্তিনের পাশের যে রাষ্ট্র সৌদি আরব, দুবাই, মিশর সাহায্য করছে না বরং তাদের বিরোধিতা করছে সে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইসরায়েলের আগ্রাসনকে তারা স্বাগতম জানাচ্ছে এ ব্যাপারে আপনারা সবাই জানেন বর্তমান এই সময়ে সৌদি আরব দুবাই মিশরে তাদের যে কথা সেটা হলো যদি ফিলিস্তিনের বিজয় হয় তাহলে সেখানে ইরানের আধিপত্য বিস্তার হবে এবং তাদের জন্য হুমকি হবে এই যে একটা বিষয় তারা মনে করে এবং তারা সেটা লালন করে আজকে আমি স্পষ্ট করে বলতে চাই ফিলিস্তিনির বিজয়ের মধ্যে যদি সৌদি আরব দুবাইয়ের জন্য হুমকি হয় ইরানের শক্তি প্রতিষ্ঠা হওয়ার যদি ভয় থাকে তাহলে এর পিছনে দায়ী কারা এর পিছনে দায়ী হলো সৌদি আরব দুবাই মিশর এরাই হলো দায়ী কারণ এই ফিলিস্তিনের মুসলিম তারা কখনো শিয়া নয় তারা হলো মুসলিম সুন্নি মুসলিম এবং ইরাক অনুরূপভাবে জর্দান আশেপাশের যেই মুসলিম এলাকাগুলো আছে সেগুলো তো সুন্নি মুসলিম তাহলে সেখানে তাদের দুঃসময়ে যখন তাদের উপর আক্রমণ হয় যখন তাদের উপর হামলা হয় তখন ইরান তাদের কাছে অস্ত্র দিয়ে এগিয়ে আসে এই জন্য তাদের সাথে ইরানের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় অটোমেটিক তাহলে ইরানের সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার যে কারণ ওই সুযোগটা তো আমি করে দিয়েছি আমার ক্ষমতা আমার জানমালের সব কিছু ত্যাগ দিয়ে আমি যদি আজকে মজলুমের পাশে দাঁড়াতে পারতাম তাহলে সেখানে আমাদের শত্রুরা সেখানে অস্ত্র দিয়ে সাহায্য করে তাদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করতে পারত না মজলুমের পক্ষে কাজ করতে গিয়ে আজকে ইরানের এবং শিয়ার একটি আধিপত্য একটা বিস্তার লক্ষ্য করার মতো এটা তাদের বিজয়ের একটা বড় লক্ষণ ফিলিস্তিন বিজয় হোক বা না হোক সৌদি আরব মিশর দুবাই এগুলো সর্বপ্রথম মুসলিম দ্বারা আক্রান্ত হবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু অমুসলিমদের আক্রমণে উল্লাস করছে অমুসলিমদেরকে ইহুদিদেরকে নাসরাদেরকে সাহায্য করে যাচ্ছে তাহলে তাদের উপর মুসলমানদের হামলা হওয়াটা এটি স্বাভাবিক এটি হচ্ছে একটি আন্তর্জাতিক চক্রান্ত বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন পৃথিবীর সকল মুসলিম আমরা ভাই ভাই হই আমরা সকলে হাতে হাত মিলিয়ে প্ল্যাটফর্মে থেকে আল্লাহ রাবুল্লা আলমী সারা পৃথিবীর মুসলমানদেরকে বিজয় দান করুক আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত